আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন পরে তার কিছু সমস্যার কারণে ভিডিও তৈরি করতে পারি নাই তো আজকে হচ্ছে গিয়ে ওয়াইটি স্টুডিওতে নতুন একটা আপডেট অনেক বড় একটা আপডেট এসেছে শুধু তিন চারটা অপশন ছিল এখন এখানে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি কয়টা অপশন এসেছে এখানে আমি অ্যাপসটা আপডেট আপনারা সবাই আপডেট নিয়ে নেবেন নিয়ে দিবেন তো ওয়াইটি স্টুডিও অ্যাপস আসার পর দেখতে পারতেছেন এখানে একটা অপশন বাড়তি এসেছে মনিটাইজেশন যদি এখানে আমরা ক্লিক করি এখানে দেখতে পারতেছেন আমাদের এরিয়া তারপর এখানে সাবস্ক্রাইবার কত কত সাবস্ক্রাইবার কত ঘন্টা ওয়াচ টাইম এগুলো দেখাচ্ছে তারপর আরেকটি অপশন আছে কন্টেন্টে আসার পর এখানে আগে তিনটে অপশন ছিল ভিডিও শর্টস লাইভ এখন থেকে আরেকটা অপশন যোগ হয়েছে ফেলে লিস্ট ফেলে লিস্টে ক্লিক করলে আমার এখানে কয়টা ফেলে লিস্ট আছে এগুলো দেখতে পারবেন তো আপডেটটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন